কিছু সংশোধনমূলক কথা বললে রাগ করবেন না তো রাগ করার কিছু না আপনার দলিল দ্বারা মিলিয়ে দেখবেন আপনারা তো দলিলে বিশ্বাসী তাই না কিন্তু দলিলটা যদি হয় নিজের মতো তাহলে কিন্তু খবর আছে দলিল বুঝতে হবে সাহাবিদের মতো বর্তমান যুগের সবচেয়ে বড় ফেতনা যেটা সেটা হলো কোরআন এবং হাদিস আমার মতো বুঝি এটা হলো পথভ্রষ্ট হওয়ার এক নম্বর কারণ মনে থাকবে বর্তমানে পথভ্রষ্ট হওয়ার মূল কারণ হলো নিজের মতো বুঝেন মানে বাংলা বুখারি তো আছে আলেম কি মুই কি হনুরে মুর বাপস কি দর তাই না এটা এই এলাকার ভাষা তো মুই বাপ বাপ চকিদার এটা আপনাদের ভাষা না এটা আমি বিশ্ববিদ্যালয় আমার বন্ধুর কাছ থেকে শিখেছি এটা হলো তো এখানে তো শরীয়ত বুঝবেন নিজের মতো করে এটা পাপ এটা অন্যায় শরীয়ত বুঝতে হবে যেভাবে বুঝেছেন রসদ সাল্লাহ সাল্লাম এবং সাহাবাহিকরা মনে থাকবে হ্যাঁ। এখানে যখন ইমাম বলবেন গাইরুল মকদুবে আলিহিম আমিন যখন ইমাম বলা শুরু করবেন তখন আপনারা শুরু করবেন এখানে একটা বড় ফজিলত আছে জানেন রসুসাল্লাম বলেছেন এটা ওয়াফাকা তামিনুহু তামিন আল মালাইকা গুফির আল্লাহ মা তাকাদ্দাম আমরা আমিন বলা ছেড়ে দিব এটা হয় যেখানে হাদিসটা কেমন চিন্তা করেন রমাজান মাসে সিয়াম পালন করলে ফজিলত কি গফির আলহমা তাকাদ্দামিং পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে সেখানে আমিন বললে আল্লাহ রাসুল বলছেন একই ফজিলত সব পাপ ক্ষমা করে দেওয়া হবে আমিলটা রাসুলের তরিকায় বলতে হবে না না নিজের মতো এই জায়গায় ভুল করলেন শেখ হুসাইমুর রহিমাহুল্লাহ বলছেন যদি কেউ আমিন আগে বলে ফেলে দেয় ইমাম আর মুক্তাদের আমিন যদি না মিলে ওয়া ফাঁকা তাওয়াফক যদি না হয় তাহলে এই ফজিলত থেকে বঞ্চিত হবে নজুবিল্লাহ এমন বলে কোনো লাভ হলো না আজকে ফজিলতটা পেয়েছেন আপনারা পাননি আপনারা আগে মেরে দিয়েছেন তো তাওয়াফক হতে হবে ওয়া ফাঁকা বুঝছেন একবার মিল থাকতে হবে উভয়ের সাথে তাহলে আমাদের সাথে ফেরেস্তারা আমিন বলবেন এটাই হলো ফজিলত পূর্বের পাপ সময় ক্ষমা করে দেবেন মনে থাকবে দেখি পারেন কিনা টেস্ট করে দেখবো তিনটা হাদিস আসছে চারটা হাদিস আসছে একটা হাদিস যেটা বললাম এদা অফাকাতা আমিন হতে আমিন আল মালাইকা এটা একটা আর একটা হলো এদা আমানাল ইমামু ফা আমিনু ইমাম আমিন বললে আমিন বলো আর একটা হাদিস এদা আম্মান কারি ফা আমিনু কারি যখন আমিন বলো তখন আমিন বলো আর আরেকটা হাদিস কি এদা কল আল ইমামু গাইরুল মকদুব আলাইহিম দলিন ফাকুলু আমিন ইমাম যখন গাইরুল মকদুব আলাইহিম দলিন বলবে তখনই আমিন বলো এর অর্থ মানে ইমাম বলার আগেই হ্যাঁ তাহলে ওই ওই তিনটা হাদিস কোথায় যাবে তাহলে আপনারা তো জানেন যে একটা হাদিস আর একটা হাদিসের কি ব্যাখ্যা বুঝতে হবে আমি যদি এইভাবে আমিন বলি যে ইমাম মুক্তাদি একসঙ্গে তাহলে সবার জন্য হয়ে গেল তাই না বলেন ওয়াইরিল মাকদুব আলাইহিম ওয়ালাদদাল্লিন মেরে দিছে আগে আমি যে বলবো সুযোগই দিচ্ছে না বুঝছেন আবার তাহলে আপনারা ফেল করলেন আবারও এত বোঝানোর পরেও ইবনু হাজেব ইবনু হাজেব কাফিয়ার লেখক বুঝছেন আল কালেমাতুল হফজুন বুদি আলী মানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন এইটা পড়াতে কাকে বকরিকে পড়াইছিলেন বকরির দুইটা কান ধরেন ধরে এটা বুঝেন তুই পড় কান যখনই ছেড়ে দেয় তখন এরকম করে মানে কিছুই বুঝে নি আবার ধরে এটা কাফিয়ার পড়া হ্যাঁ তো আপনাদের এতক্ষণ বুঝালাম বুঝানোর পরে কি জিরো আবার বলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওযালাদ গল্পটা শোনায় কাজ হয়েছে তাহলে না এখানে একটা জিনিস শেষ করি হ্যাঁ কি বললেন একসাথে বলা যাবে না পরে করা লাগবে কেন আপনার সবাই কথা বললেন মুরব্বীর সাথে কথা বললেন আর এক দেয় আত্মাহারিকে এরকম ফটো আসেনি আমার জানা মতে আত্মাহারিকে কত বছর আগে পড়েছেন এটা অনেকদিন থেকে ষোলো সাল পর্যন্ত আমার মনে যতটুকু আছে ষোলো সাল পর্যন্ত আত্মাহারিকে এরকম ফটো আসেনি ষোলো সালের পরে আসতে পারে আমার মনে হয় ষোলো সালের পরে ওই ফটো আসবে না এই হাদিসটা ওয়া ফাঁকা মানে মিল থাকতে হবে কি থাকতে হবে মিল থাকতে হবে ইমাম মুক্তাদের কি থাকতে হবে একসঙ্গে বলতে হবে ঠিক আছে এখন এই যে ফাকুল ও আমিন এই ফাটা কি এই ফাটা কি এই মাদ্রাসা পড়া মানুষ সে কথা বলে ফাকুলু আমিন হরফেজার কখনো ফেলের আগে হয় হ্যাঁ হরফেজার ইসিমের আগে হয় এটা তো ফেল কুলু কি ফাকুলু আমিন তো এখন এই ফাটা অনেকে বুঝতে গিয়ে ভুল করেছেন আচ্ছা যেমন এজার তাহাল আমির ফার্তাহেলু এই হাদিসের অর্থটা কি হবে আমির এই বাক্যটার অর্থ কি হবে আমির যখন রওনা দেবে তোমরা রওনা দাও মানে আমি রওনা দেওয়ার পরে জায়গায় পৌঁছবে তারপর রওনা দিতে হবে কি হলো তার কি তার পিছে পিছে এইটা এবার বোঝা গেছে যখন ইমাম আমিন বলবে মানে বলা শেষ হলে আমিন বলতে হবে এটা অর্থ না আমি যে উদাহরণটা দিলাম মনে থাকবে এত দূর আলোচনায় আসতে হবে না বুঝতে পারিনি মোরব্বী প্রশ্ন করাতে ভালো হয়েছে তো যখন নেতা রওনা দিবে তখন তোমরা রওনা দাও তাহলে এর অর্থ হলো নেতা রওনা দিয়ে জায়গা পৌঁছার পরে বাকিরা রওনা দিবে সৈন্যবাহিনী তাই না তাই না কি একসাথে এটাই ফায়ের অর্থ এদা কল আল ইমাম গাইরুল মকদুব আলাইহিম আলাদ ফাকুলু আমিন ইমামের সাথে সাথে আমিন বলতে হবে আর দলিল তো এটা ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালাইকা এবার মনে হচ্ছে একসঙ্গে আবার বলেন গৈরিল মাকদুব আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমাকে একটু থামতে হচ্ছে কেন না না না না আমার কারণ আছে তো এখানে একটা ঘটনা আছে ঘটনাটা হলো যে আমিনটা ওই হাদিসটি বলেন হ্যাঁ। আমিন হ্যাঁ। বললো হ্যাঁ হয়ে যাবে ওটা বলেছে আগে বলেছে যেন বললাম না না আমিন শব্দটা হাদিসের আর দলিন শব্দটা এটা কালামুল্লাহ কোন কোন ইমাম আর একসঙ্গে মারি দেয় মুক্তাদি যেমন ইমাম তেমন যেহেতু মারি দিবে আগে এই জন্য বলছে গাইরুল মকদুব আলহিম আমিন ইমাম খিয়ালি করেন এটা আরাম কাজ করে ফেললে একটা তালামুল্লার সাথে হাদিসটা মিশ্রিত করা যাবে এই জন্য ওয়াকফ করতেই হবে এখানে এই ইমামকে ওয়াকফ করতেই হবে তো ওয়াকফ করার সুযোগই দিচ্ছেন না আপনারা এবার বুঝছেন যে ওয়াকফ করা এখানে কি জরুরি গাইরিল মাধ্যমে আলাইহিম আলাদ্দলিন বলে ইমামিকে ওয়াকফ করতে হবে তারপরে আমিন বলতে হবে তারপরে কোনোটাই সুযোগ দিচ্ছেন না আমার প্রশ্ন হলো আমি জল্লিন বলার আগে আপনারা আমিন বললেন তা আপনারা কখন জল্লিন বললেন বুঝেননি আমিন তো আগে বলতেছেন আবার জল্লিন আগে বলে দিচ্ছেন ঠিক আপনারা এই টুপি কেন হ্যাঁ কোন কোন পীরের আপনি কোন পীরের সবুজ ওই যে সবুজ আচ্ছা তাহলে আমিন বলার বিষয়টা বুঝলেন তো শোনেন এই সুন্নাকে একটা সুন্নাকে টিকে রাখার জন্য উপমহাদেশে বহু আলেমকে জেল খেটতে হয়েছে কথা বুঝতে পারলেন যেখানে থাকবেন যে মসজিদে থাকবেন ইমাম দলিন বললেই আমিন বলবেন মনে থাকবে আপনি যদি কোনো জায়গাতে মুনাফিকি করেন তা কিন্তু হবে না এটা ধরা খালেন কার কাছে আল্লাহর কাছে